চারদিকে উঠছে মেসিদের বিজয় কেতন কাতার জয়ের ঝড় আছড়ে পড়েছিল বুয়েন্স আয়ার্সে এ যেন এক জনসমুদ্র সে সমুদ্রের কান্দারি লিওনেল মেসি নামের এক বিজয়ী বীর যার জাদুর বাসিতে জুগিয়েছে প্রেরণা বুক চিতিয়ে লড়াই করেছেন ডি মারিয়া এমি মার্টিনেজরা যেদিকে দুচোখ যায় শুধুই আকাশী নীল উৎসব উনিশশো আটাত্তরে মারিও ক্যাম্পেস ছিয়াশিতে ম্যারাডোনা তখনও উৎসব হয়েছিল ওবেলিস স্কোয়ারে মাঝে কেটে গেছে তিন যুগ মেক্সিকোর ফাইনালে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার অর্জুনের গর্জনেও কেঁপেছিল বুয়েন্স আয়ার্সের আকাশ বাতাস তিন যুগ পর সেই সুখস্মৃতি ফিরিয়ে আনলেন লিওনেল মেসি নামের ফুটবল জাদুকর বলের যোগান দেয়া কিংবা প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করা দুটোতেই কাতার বিশ্বকাপ কাঁপিয়েছেন মেসি বিশ্বকাপ জয় করে মেসি ও ম্যারাডোনা যেন মিলে গেলেন মোহনায় লুসাইরের স্বপ্নের শিরোপার পর থেকেই তীর্থের কাকের মতো ওবেলিসকে জড়ো হয়েছিলেন সমর্থকরা পুরো দেশের পৌনে পাঁচ কোটি মানুষের অপেক্ষা আর্জেন্টিনার বিজয়ী বীরদের এক ঝলক দেখার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন হয়ে ছাদ খোলা বাস ছুটে চলেছে ওবেলিস স্কোয়ারের পথে রাস্তার দুধারে দাঁড়িয়ে লাখ লাখ সমর্থক বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি হাতে জানান দিয়েছেন হৃদয় উজাড় করা ভালোবাসা একটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় অতি উৎসাহী কয়েকজন দর্শক লাভ দিয়ে পড়েন মেসিদের বহনকারী বাসে এ সময় ব্রিজ থেকে নিচে পড়ে আহত হন কয়েকজন নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত হেলিকপ্টারে ওঠানো হয় ফুটবলারদের গণমাধ্যমের তথ্য অনুযায়ী মেসিদের দেখতে চার লাখ মানুষ জড়ো হয়েছিলেন ওবেলিস্ক স্কয়ারে সে পর্যন্ত যেতে চাইলে এমন ঘটনা আরও ঘটতে পারে বিপদের শঙ্কা থেকেই ফুটবলারদের ছাদখোলা বাস থেকে তোলা হয় হেলিকপ্টারে মাঝপথে স্থগিত করা হয় ছাদখোলা বাসের জয়যাত্রা এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মাঝপথেই আমাদের ছাদখোলা বাসে করে ফুটবলারদের জয় উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করতে হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আশা করছি সবাই এটা মেনে নেবেন শেষ পর্যন্ত ফুটবলার ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে হেলিকপ্টারে করে ওবেলিক্স স্কোয়ার পর্যন্ত যান মেসিরা